আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আশিক ডিজিটাল মার্কেটার আমি আজকে কথা বলবো যারা অনলাইনে কাজ করে নিজের কেরিয়ারটাকে অনলাইনে দাঁড়ান করাতে চান এবং আপনার কেরিয়ারটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে চান যদি আপনি চান যে অনলাইনে আপনার কেরিয়ারটাকে দারুণ করাতে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখতে পারেন আর স্পেশালি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বানানো হচ্ছে যারা খুলনা বিভাগের মানুষ আছেন অর্থাৎ জিনাইদা কুষ্টিয়া যশোর এর ভিতরে যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান কেন আমি কথাটা বললাম একটু পরে আমি সে কথাটা বলবো আমি আসি ডিজিটাল মার্কেটের আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি প্রায় দুই বছর বর্তমানে আমি কিন্তু অনেক ভালোভাবে কাজ করে যাচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের উপর তো আপনি যদি চান তাহলে এই কোর্সটা আপনি করতে পারেন কেন আপনি এই কোর্সটি করবেন কারণ এই কোর্সটি করার পরে দুই থেকে তিন মাসের ভিতর আপনি কমপক্ষে মাসে তিরিশ হাজার টাকার উপর ইনকাম করতে পারবেন যদি আমি যেভাবে আপনাকে ক্লাসটা নেব বা যেভাবে আমি ভিডিওটা বানিয়ে আপনার জন্য অলরেডি রেখে দিয়েছি আপনি যদি সেইভাবে ভিডিওটা দেখে কাজ করতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন এবং আপনার লাইফটাকে নিয়ে যেতে পারবেন অন্য একটা লেভেলে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেক চাহিদা আপনার বাড়ির পাশের মানুষ হয়তো আপনাকেই খুঁজছে বাট আপনি হয়তো জানেন না তিনিও কিন্তু অনলাইনে একটা বিজনেস করছে এবং তার বিজনেসটাকে গ্রো করানোর জন্য দরকার হয় একজন ডিজিটাল মার্কেটারের আর বর্তমানে যেহেতু লকডাউন সবাই কিন্তু অনলাইনে চলে আসতেছে এবং অনলাইনে আসার পরে সবাই যে জিনিসটা করছে একজন মার্কেটার আপনি যদি ওই এলাকায় একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে পারেন তাহলে কিন্তু আপনাকে জব খুঁজতে হবে না আপনাকে মানুষ খুঁজে নেবে যদি একটু আপনি নিজেকে প্রচার করতে পারেন কিভাবে আপনি প্রচার করবেন কিভাবে আপনি কাজ নিয়ে আসবেন সেই সব জিনিস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর আমার বাসা হলো সিনায়দার সদরে যার কারণে আমি আমি বলছিলাম খুলনা বিভাগের মানুষ যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ যেহেতু আমি ঝিনাইদার মানুষ খুলনা বিভাগের মানুষ অবশ্যই আপনারা আমাকে বিলিভ করতে পারেন এবং আমি কিন্তু এই কোর্সটা অনেক আগে করাতে চেয়েছিলাম বাট আমার কাছে ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছিল যার কারণে কোর্সটা বানানোর টাইমই হয়নি রমজান মাস অনেক সময় পেয়ে গিয়েছি কাজের চাপটা অনেক কমিয়ে দিয়ে রেখেছি যার কারণে আপনাদের জন্য একটা ভালো মানের একটা কোর্স কিন্তু আমি তৈরি করছি এবং এই কোর্সের অফারটি থাকবে অনলি তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের ভিতরে যারা এই কোর্সটি নেবেন তারা অনলি দুই হাজার টাকায় কোর্সটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এবং যদি এর চেয়ে বেশি দেরি করেন তাহলে কিন্তু কোর্সটির মূল্য হয়ে দাঁড়াবে সতেরো হাজার পাঁচশো টাকা সো আপনি যদি চান তাহলে কিন্তু এই কোর্সটি এখনই নিয়ে নিতে পারেন এবং এই কোর্সে আমি এইটাও দেখিয়েছি আমি কিভাবে কাজ নিয়েছি এবং এই ফুল কোর্সের ভিতরে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে আমি আর্নিং করে আপনাদেরকে দেখাবো কারণ এই কোর্স পোস্টটা করতে আমার সর্বোচ্চ দুই দিন লাগবে সো যার যার কারণে দুই দিনের ভিতরে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি শুধুমাত্র বাংলাদেশি ক্লায়েন্ট থেকে কীভাবে ইনকাম করতে হয় আমি এটা আপনাকে দেখাবো এবং আমি আপনাকে আরও ধারণা দেবো কিভাবে আপনি একটা বিজনেসকে খুব দ্রুত গ্রো করাতে পারেন এই কোর্সের ভিতরে কী কী আপনি শিখতে পারবেন সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি আমি প্রথমে আপনাকে শেখাবো প্রফেশনাল ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংয়ের এ টু জেড কীভাবে আপনার একটা আইডি হ্যাক থেকে বাঁচাবেন কীভাবে আপনি মার্কেটিং করবেন আপনার একটা পেজকে প্রফেশনালি কীভাবে দান করাতে হয় একটা বিজনেস সেট আপ করার জন্য কী কী করতে হয় এটা কিন্তু আমি এ টু জেড দেখাবো দ্বিতীয় আমি আপনাকে দেখাবো কিভাবে ইউটিউব মার্কেটিং শিখে আপনি সারা বিশ্বে কিভাবে কাজ করতে পারেন যেমন ফাইবার আপওয়ার্ড ফ্রিল্যান্সার ডট কমে কিভাবে আপনি কাজ করতে পারেন আমি বর্তমানে ফাইবার আপওয়ার্ডকে কাজ করি না আমার ফাইবার অ্যাকাউন্ট আছে এবং সেখানে আমি একটা প্রজেক্টও পেয়েছিলাম কিন্তু আমি প্রজেক্টটি সেদিনকে ক্যান্সেল করে দিলাম ফাইবার অ্যাকাউন্ট করার দুই দিনের ভিতরে কিন্তু কাজ নিয়ে এসেছিলাম কিন্তু আমি কেন কাজটি ছেড়ে দিলাম সেই কথাগুলো আমি আমার কোর্সের ভিতরে বলে থাকবো আর কেন আমাদের ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু ভিডিও ডিসক্রিপশনটা একটু চেক করুন সেখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে আপনি সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটে যেই প্রথম যে ভিডিওটা দেখতে পারবেন সেই ভিডিওটা দেখে আপনি কোর্সটি এখনই কিনে ফেলুন কোর্সটি আপনি টাকা পে করার অনলি এক ঘন্টার ভিতর আপনি কোর্সে অ্যাপ্রুভ পেয়ে যাবেন এবং সাথে আপনার মেল করে দেওয়া হবে আপনি সেখান থেকে কোর্সগুলো দেখতে পারবেন তো আশা করছি আপনি যদি খুলনা বিভাগের মানুষ হয়ে থাকেন আর আমার বাসায় ঝিনাইদা যদি আপনি ঝিনাইদার কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কোর্সটি নিতে চাইলে ঝিনাইদার যদি সদরে কেউ হয়ে থাকেন তাহলে আমার সাথে সরাসরি দেখা করতে পারেন এবং অন্য জায়গা থেকে আসতে চাইলেও ইনশাল্লাহ আমার সাথে এসে দেখা করতে পারেন তো অবশ্যই মনে রাখবেন কোর্সের মূল্য কিন্তু দুই টাকা এবং এই সাইটটা থাকছে তিরিশ তারিখ পর্যন্ত এই তিরিশ তারিখ শেষ হওয়া যাওয়ার পরে এই ভিডিওটা আপনারা আর কেউ দেখতে পারবেন না এবং এই কোর্সের মূল্য হয়ে যাবে সতেরো হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালাম